এখন আমরা ওই যে টেমপ্লেটটা ছিল আর কি সেই টেমপ্লেটটা আমরা এখন এখান থেকে দেখে নেব আচ্ছা টেমপ্লেটটা আমি ডাউনলোড করে নিই কারণ আমার কাছে আচ্ছা পিএইচডিটা যে আমি কোথায় রেখেছি নিজে জানি না সেন্ট মেইলে থাকবে এইটা এখানে আছে ডাউনলোড মানে যেই পিএইচডিটা ছিল আমরা সেই পিএইচডি দিয়েই কাজ করব প্রথমে তারপরে বাকিটা দেখা যাবে যে অন্যান্য যে কাজগুলো সেই কাজগুলো আমরা পরবর্তীতে করার চেষ্টা করব আগে এই পিএইচডিটা করে নেই তারপরে আমরা বাকি কাজগুলো যেগুলো আছে সেগুলো করবো তো পিএইচডি প্রথমে অনেকেই অভিযোগ করছে যে আমাকে এক মার্কও দেওয়া হয়নি দুই মার্কও দেওয়া হয়নি আসলে কি প্রথমে আমি পিএইচডিটা দেখেই যদি অ্যাপিয়ারিয়েন্সটা ভালো না পাই তাহলে তো আমার আর বাকিটা দেখার প্রশ্নই আসে না এখন আপনি ধরেন পাত্রী দেখতে গেছেন এখন গিয়েই দেখলেন যে পাত্রী কানা চোখে দেখে না কিন্তু অনেক সুন্দরী তো আপনি কি বাকি আর কোনো কিছু জানতে চাইবেন অবশ্যই না অবশ্যই আপনি আর কিছুই জানতে চাইবেন না তো আমি যদি কোনো জিনিস দেখেই যদি আমার ভালো না লাগে সুন্দর না লাগে সেক্ষেত্রে আমি বাকিগুলো কেন দেখতে যাবো কোড কোয়ালিটি কেন দেখবো ভ্যালিডেট বা কেন দেখবো তো ফন্ট ফ্যামিলি যদি এরিয়াল থাকে সেক্ষেত্রে কোনো মার্কই তো পাবেন না তো ব্যাপারটা হচ্ছে তাই এখানে তো সেই জন্য একটা পিএইচডি যখনই করতে চাই তখনই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তার অ্যাপিয়ারিয়েন্সটা যেন আমার পিএইচডি যেরকম আছে সেটা যেন এইচটিএমএল এর ঠিক সেই রকমই থাকে এটা কিন্তু আমাদের এনশিওর করতে হবে ক্লায়েন্ট কিন্তু প্রথমেই দেখে না যে তার কোড কি লিখছে বা প্রথমে দেখে না তার কোড ভ্যালিডেট কিনা এই জিনিসগুলো কিন্তু কখনোই দেখবে না সে প্রথমেই দেখবে যে পিএইচডি অ্যাপিয়েন্স কীরকম আছে ফন্টগুলো কেমন আছে ফন্ট সাইজগুলো কেমন আছে পিএইচডির মতো আছে কিনা কোনো একটা ওয়েবসাইট ফটোশপে কেন ডিজাইন করা হয় যে ডেভেলপারকে আইডিয়া দেওয়ার জন্য অর্থাৎ কোনো একটা ডেভেলপারের কিন্তু কোনো ডিজাইন আইডিয়া থাকে না হ্যাঁ এখন অবশ্য এখন বলতে কিছু কিছু ডেভেলপার থাকে মাল্টি ট্যালেন্টেড তারা নিজেরাই পিএইচডি ডিজাইন করে নিজেরাই সেটাকে ইয়ে করে কোড করে তো এরকম তার সবাই না কেউ কেউ ডিজাইনে কাজ করে কেউ কেউ আবার হচ্ছে কোড করে যেমন আমি কিন্তু কোনো ডিজাইনের কোনো কিছুই বুঝি না অর্থাৎ ফটোশপের কোনো কিছুই জানি না ডিজাইন করার জন্য তো এরকম আর কি আচ্ছা পিএইচডিটা আমি ওপেন করি তো প্রথমত কোনো একটা টেমপ্লেট করতে হলে আমাদের যেটা করে নিতে হবে যে একটা বেসিক স্টার্ট স্টার্ট দরকার তো এখন কোনো একটা টেমপ্লেট করতে হলে আপনারা যখন অনেক টেমপ্লেট করেন সবারই হয়তো কিছু না কিছু কুইক স্টার্ট প্যাক আছে যে প্যাকগুলো দিয়ে কাজ করা হয় সেটা তৈরি করে রেখে দিবেন সেটা প্রয়োজন হতে পারে তো আমরা একদম স্ক্র্যাচ থেকে করবো একদম শুরু থেকে যে কোনো একটা টেমপ্লেট করলে যেটা হয় আর কি বুটস্ট্যাপ সাপোর্ট থাকবে বুটস্ট্যাপ দিয়ে টোটালি আমরা ইয়ে করবো তো এই হচ্ছে আমাদের যে টেমপ্লেটটা সেই টেমপ্লেটটা এখন এই টেমপ্লেটটাতে প্রথমে একটু চোখ বুলাই নেবেন প্রথমে আপনাকে কাজ করতে হবে না প্রথমে একটু চোখ বুলাই নেন যে কি কি আছে যেমন এই টেমপ্লেটটাতে একটা ক্রিটিক্যাল বিষয় আছে সেটা হচ্ছে এই মেইন মেনের এরিয়াটা এরকম এতটুকু কিন্তু এই যে যে সেকশনটা আছে সেকশনটা একটু বেশি অর্থাৎ এই সেকশনটা এরকম আছে তো এখন এরকম কি করে করব এরকম করতে হলে কি করতে হবে হাইট এখানে বেশি আছে এই ব্যাকগ্রাউন্ডটা দিতে অনেকের প্রবলেম হয়েছিল তারপরে হচ্ছে আমরা সবসময় পিএইচডি করেছি যে সবাই কিন্তু এই কাজটা কিন্তু আমি কারোর মধ্যে দেখি নাই এখানে মনে করেন এই সেকশনটাকে আমরা কি করছি এখানে মার্জিন টপ দিয়ে দিছি এখানে মার্জিন বটন দিয়ে দিছি প্যাডিং এগুলো দিয়ে দিছি তো আসলে এগুলো এরকম হবে না এটা একটা নির্দিষ্ট হাইট থাকবে সেই হাইটটা অনুযায়ী আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা দিব তারপরে হচ্ছে আমরা এটাকে অটো সেন্টার্ড করব অর্থাৎ এখানে আমি মনে করেন এখানে যেই টেক্সটটা আছে এই টেক্সটটার পরিবর্তে আমি আরেকটা টেক্সট এখানে যদি আমি এখানে নিতে চাই সাপোজ আমি কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে এখানে নিয়ে নিলাম কন্ট্রোল টি এখানে যদি আমি আরেকটা দিয়ে নিই তাহলে কিন্তু এটা আর মাঝখানে থাকলো না অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি যে আমি একটা কোনো একটা পিএইচডি যদি কোনো একটা কন্টেন্ট যদি এখানে থাকে সেই ইউজার যদি এটাকে পাস লাইন করে তাহলে কিন্তু আমার আর মাঝখানে থাকবে না তখন কিন্তু নিচে আরও জায়গা বেড়ে যাবে এটাকে অটো সেন্টার্ড করতে হবে তো এই জিনিসগুলো কিন্তু আমি এইগুলো নিয়ে কোনো সময় টিউটোরিয়াল বানানো হয় নাই তো সেই জন্য আমরা এখানে এটা ইয়ে করবো আর কি এটা শিখবো যে কোনো একটা এলিমেন্টকে কিভাবে আমরা অটোমেটিক্যালি সেন্টার্ড করতে পারি অর্থাৎ যেন বাই ডিফল্ট এটা সেন্টার্ড থাকে এটা করতে হয় ডিসপ্লে টেবিল আর টেবিল সেল দিয়ে যাই হোক পরে আমরা আরও দেখব তো এখানে আরও যে সেকশনগুলো আছে সেগুলো আমাদের জানা প্রয়োজন আচ্ছা এক মিনিট আমি একটু কন্ট্রোল প্যানেলকে হাইড করে নিই আচ্ছা ওকে তো এখানে আইকনগুলো যেগুলো আছে এগুলো ফন্ট সময় যেহেতু পাওয়া যাবে না সেহেতু আমরা এখান থেকে আইকনগুলো ইমেজ এসএসি করে এখানে নিয়ে নিব আর প্রত্যেকটা আইকনের নিচে দেখবেন একটা করে বর্ডার আছে এগুলা যে ফন্ট সাইজ আমাদের সেইখানে সেই ফন্ট সাইজই দিতে হবে তারপরে এখানে এটা এখানে এটা আছে এরপরে একটা আইসোটোপ অর্থাৎ এখানে আমরা আইসোটোপও ইউজ করতে পারি মিক্সিট আপ ইউজ করতে পারি যেটা আমাদের জন্য ভালো হয় আর কি সেটা ব্যবহার করতে পারি এখানে আরেকটা এরিয়া আছে তারপরে আরেকটা এরিয়া আছে তারপর আরেকটা এরিয়া আছে এইভাবে অনেকগুলো এরিয়া আছে যে এরিয়াগুলো আমরা এখানে ইজিলি করে ফেলবো এখন আমরা যদি না রেকর্ড হচ্ছে তো সমস্যা নেই এটা টোটালি রেকর্ড থাকছে যে কোনো সময় দেখে নেওয়া যাবে কিন্তু এগুলো আপনি কোথাও শেয়ার করতে পারবেন না ঠিক আছে তোমাদের ভাবিও তোমার সাথে তোমাদের সাথে ক্লাস করছে তো এই জন্য আর কি ইয়ে করে আচ্ছা তো এখন তাহলে আমরা কাজ শুরু করে ফেলি আচ্ছা কে কি বললো সেগুলো নিয়ে আমাদের এত মাতামাতি করার দরকার না আমাকেও অনেকে অনেক কিছু বলে সেগুলো আমি কানে নেই না আমি জানি আমি ভালো নাকি আমি খুব বদ লোক নাকি আমি মাঝারি লোক নাকি আমি ব্যবসায়ী নাকি কি এগুলো আসলে দরকার নেই শোনা যে যা বলে বলুক যে যা বলে করুক আপনার কাজ আপনি করবেন আমার কাজ আমি করবো আচ্ছা ওকে ফাইন তো আমরা তাহলে আমাদের কাজগুলো শুরু করি তাহলে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফোল্ডার করতে হবে তো সবচেয়ে ভালো হচ্ছে আমি মনে করি সবচেয়ে ভালো হচ্ছে সবসময় আপনি কাজ করবেন হচ্ছে ওয়ান সার্ভার দিয়ে তো ওয়ান সার্ভারে হচ্ছে আমরা কি করব ওয়ান সার্ভার দিয়ে আমরা হচ্ছে আমাদের হচ্ছে টেমপ্লেটগুলো করব এটা করলে ভালো হয় কি ইউটিউব সাপোর্টগুলো থাকে অর্থাৎ ইউটিউবের ভিডিও সাপোর্টগুলো থাকে বা বিভিন্ন স্টেপগুলো কাজ করে যেমন ফেসবুক লাইক বক্স যদি আপনি নিয়ে আসেন তাহলে আপনি যদি ওয়ান সার্ভার ছাড়া কাজ করেন সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না এরকম আর কি বিভিন্ন মানে ইয়ে আছে তো সেক্ষেত্রে আমি মনে করি যে ওয়ান সার্ভারে কাজ করাটা সবচেয়ে বেটার এই স্টেমিনের কাজ করলে ওয়ান সার্ভারে করা উচিত যেমন Twitter Bootstrap sorry Twitter feed নামে একটা প্লাগিন আছে কিছু কিছু বা আপনার মনে করেন লোকাল হোস্ট থেকে ইমেল সেন্ড করার অপশনটা আপনি টেস্ট করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি ওয়ান সার্ভারে থেকে শুরু করতে পারেন যে কোনো প্রজেক্ট আচ্ছা তো এখন আমরা এটার নাম দিই এটার নাম কি ছিল যেন আচ্ছা, এখানে force F R O S T তো এখানে আমরা কি করব একটা এইচটিএমএল ফাইল নিলাম আপনারা যদি এগুলো জানেন তারপরে আমি একটু নতুন করে আবার তা দেখেন একটু সময় না হয় নষ্টই হইল আচ্ছা ওপেন উইথ এখন আমার ব্রাকেটটা খুব ভালো লাগে কিছুদিন হলো সাবলাইম ইউজ করা শিখছি আচ্ছা এম এটা ইনস্টল আছে এখানে H T M L five first আচ্ছা এখানে আমি স্টেপটা নিয়ে নিব একদম সিডিএন থেকে অর্থাৎ গেট স্টেপ ডট কম একদম সরাসরি সিজিএন থেকে আমি এটা কল করে নেবো যাতে আমাদের কোনো প্রবলেম না হয় আচ্ছা আচ্ছা ওকে টেক্সট একটু বড় করে দিচ্ছি কোনো সমস্যা না যদি এগুলোর এইচডি ভার্সন আপনি পাবেন কোনো এই ব্যাপারে কোনো টেনশন নেই জাস্ট এখন দেখতে থাকেন ঠিক আছে তো চ্যাটিংয়ে আমাকে জানালে আমি সরাসরি পাবো এবং নোটিফিকেশন আসছে তো আপনি এখানে আমাকে চ্যাটিংয়ে জানাতে পারেন যে কোনো কিছু কথা না বলে ওকে থ্যাংক ইউ আচ্ছা তাহলে সিএসএস কল করে নিলাম তারপরে সব শেষে জাভা স্ক্রিপ্ট জাভা স্ক্রিপ্টটা বডিতে নিলাম আর যে কুইটা সবসময় এখানে এখানেই নিতে পারি স্ক্রিপ্ট যেহেতু এই টেমপ্লেট অবশ্যই আমরা এটাকে তো অবশ্যই আমরা ওয়ার্ড প্রেস করব ভবিষ্যতে সেই জন্য আমরা কি করব যে এটাকে সিডিএন অর্থাৎ সব সিডিএন থেকে কল করবো তো সিডিএন থেকে যে কোয়েরি কল করার নিয়ম হচ্ছে HTTP code dot jquery dot com slash jquery dot min dot JS এটা হচ্ছে লেটেস্ট ভার্সনে jquery ইউনিফাইড ফাইল চলে আসবে আর আপনি যদি ভার্সন ধরে নিতে চান সেক্ষেত্রে এখানে dash one point nine point zero dot min dot JS দিলে আপনার নির্দিষ্ট ভার্সন আসবে তো আমরা একদম jquery লেটেস্ট ভার্সন দিয়ে ইউজ করবো এখানে কোন ভার্সনটা থাকে সেটাও আপনি চাইলে দেখতে পারবেন অর্থাৎ এটা আপনি যদি ব্রাউজারে গিয়ে এন্টার দেন সেক্ষেত্রে আপনাকে দেখিয়ে দেবে ওরা স্ট্যাবল ভার্সনটাই দেয় অর্থাৎ টু পয়েন্ট জিরো দেবে না এখানে দেবে হচ্ছে one point eleven point one আপনার যেটা স্ট্যাবল হিসেবে ওরা ইয়ে করছে অর্থাৎ রিলিজ করছে সেটাই এখানে দেবে আচ্ছা তো এখন আমরা যে কল করেছি বুটস্ট্যাপ কল করেছি এখন আমাদের টেমপ্লেটে যাই তো এখন আমরা মার্ক আপ করবো প্রথমে আমরা আজকে এই অংশটুকুই করি এবং বোঝার চেষ্টা করি ঠিক আছে আমরা এই টেমপ্লেটে যদি কন্ট্রোল ধরে সেমিকলন দেয় সেক্ষেত্রে এখানে দেখা যাবে যে এর যে গ্রেডগুলো গ্রেডগুলো শো করছে পিএইচডিতে তো এখন আমরা মেপে নেই অর্থাৎ ঠিক এখান থেকে আমরা এই পর্যন্ত যদি মাপি সেক্ষেত্রে দেখা যাবে আচ্ছা ইঞ্চিতে আছে আমি একটু পিকজেল করে নিই কন্ট্রোল ধরে আর দিলে রুলারগুলো চলে আসবে এখান থেকে রাইট ক্লিক করে পিকজেল করে দিলে পিকজেল হবে অর্থাৎ আমরা পিকজেলে সবগুলো মাপবো তো এখানে দেখা যাচ্ছে এগারোশো সত্তর অর্থাৎ বুটস্ট্র্যাপ যে উইট প্রতিষ্ঠাপের উইট হচ্ছে এগারোশো সত্তর তা আমরা এখানে নিয়ে নিব অর্থাৎ প্রথমে এখানে দেখেন এই অংশটুকু হচ্ছে আমাদের হেডার তো আমরা এইচটিএমএল ফাইভ নিয়ে কাজ করি এখানে তো এখানে আমরা নিয়ে নিলাম হেডার একটা ক্লাস দেন হেডারের তো আমি হেডার নামেই ক্লাস দিলাম এখানে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কন্টেইনার নিতে হবে div plus container div plus row div plus col এখানে আমি কি কি করতে পারি এইটা আমি যেটা এটা হচ্ছে কল আমি টু নেই আর বাকিটা আমি টেন নেই col MD two plus div plus col MD ten তো এটা নিলে আমি এখানে নিয়ে নিলাম এখন এর মধ্যে আমি ডিপ প্লাস লোগো এখানে একটা ব্যাপার লক্ষণীয় হচ্ছে থিম ফারেস্টে আমি এইচটিএমএল টেমপ্লেট সাবমিট করেছি সেখানে যেটা করতে হয় সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাসগুলোকে কোনো প্রকারে একটু নাড়া যাবে না অর্থাৎ আপনি এখানে কন্টেইনারকে একটা ক্লাস আপনি দিবেন না অর্থাৎ বুটস্ট্র্যাপের যেই ক্লাসগুলো যেমন কন্টেইনারটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস রোটা হচ্ছে বুটস্ট্যাপের ক্লাস কল এমডি টুয়েলভ হচ্ছে বুটস্ট্যাপের ক্লাস তো এটা হচ্ছে আমরা এটাকে কাস্টমাইজ করব না আচ্ছা MD LG S M XL এগুলো আমরা পরে বুঝব যখন আমরা এটাকে রেসপন্সিভ করব তখন আমরা এগুলো পরে বুঝব তো প্রথমে এমডি দিয়ে কাজ করেন অর্থাৎ আমরা যেহেতু মিডিয়াম ডিভাইসে কাজ করছি সেহেতু আমরা এমডি দিয়ে কাজ করছি তো এটা আমরা আরও পরে বুঝবো এটা সমস্যা না আচ্ছা লোগো এখানে আমরা কি করব এখানে হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে অর্থাৎ আমি এখানে দেখি এটাকে অবশ্যই আলাদা করে থাকার কথা আচ্ছা অটো সিলেক্ট লেয়ার আচ্ছা এটা সিলেক্ট করলাম হ্যাঁ, এটা আলাদা আছে আর পোস্ট আমাদের হচ্ছে লেখা আছে তো অবশ্যই আমরা এটাকে আলাদা করে নেব ইমেজ স্ট্রিং অর্থাৎ ওই যে ইমেজটা আছে এটাকে অবশ্যই পিএনজি ফাইলে নিব একটা ইমেজ নামে একটা ফোল্ডার করি এখানে আমি দিলাম লোগো পিএনজি তো এখানে আমরা ইমেজ ইমেজ লোগো পিএনজি আর নিচে যেটা টাইটেল হবে অর্থাৎ এখানে এখানে ফন্টটা দেখেন A R C H E R medium তো আমরা এটাকে গুগলে খুঁজবো যে এই ফন্টটা আছে কিনা যদি একান্তই না থাকে সেক্ষেত্রে আমরা অন্য ব্যবস্থা করবো আচ্ছা আর অবশ্যই এই টোটালটা কিন্তু লিঙ্কিং হবে লিঙ্কিং মানে কি এখানে লিঙ্কিং করলে কাজ হবে অর্থাৎ এ এই চারিয়ে তো আমরা এখানে দিয়ে দিলাম ইন্ডেক্স আপাতত অবশ্যই মনে রাখবেন যে কোনো লোগো কিন্তু অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রেই লিঙ্কিং থাকে কোনো লোগো আচ্ছা এখন আমরা ওই ফন্টটাকে খোঁজার চেষ্টা করি অর্থাৎ এ আর মার্কআপটা সেই মার্কআপটা করে ফেলি অর্থাৎ ঠিক এখানে এখানে আমি একটা ডিপ নিই div class main menu div class আচ্ছা এর মধ্যে ইউএল আইডি ন্যাম আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে আচ্ছা আমরা আপাতত নর্মাল মেনু ইউজ করি তো বুটস্ট্যাপের মেনু যদি আপনি ব্যবহার করতে চান এখানে সেক্ষেত্রে আপনি খুব ইজিলি এখানে বুটস্ট্যাপের মেনু নিয়ে আসতে পারেন বুটস্ট্র্যাপ মেনু যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার কোনো রেসপন্সিভ আলাদা প্লাগ ইন ব্যবহার করতে হবে না তো আমরা এটা পরে দেখবো আর কি আপাতত এখান থেকে দেখে নিই অথবা দেখে নেওয়া যেতে পারে আমি নিয়েই নিয়েই আসি খুব ইজি ব্যাপারটা আপনাদের বুঝিয়ে দিলেই বুঝবেন ড্রপ বক্সে আছে এটা আচ্ছা ওইটা থাক আমরা অনেক কোনো ক্লাস ওইটা দেখব আপাতত আমরা নর্মাল করেই নিই পরে আমরা ওটা দেখব home services portfolio about contact features no okay আচ্ছা ফন্টটার নাম আমি এখন লিখি অর্থাৎ এ আর সি এইচ ই আর আচ্ছা ফন্টটা নেই আচ্ছা এই ফন্টটা কি আছে দেখি J O S E F I N J O S E এই ফোনটা আছে আচ্ছা এই ফোনটা নেই তারপরে ওইটা দেখছি ওটা কি করা যায় আচ্ছা বাকি আর কি ফোনটা আছে ওইটা এটা আর কি আচ্ছা, আমরা অন্য সবগুলো দেখে নিচ্ছি যে আর কি কি আছে সেগুলো আমরা একটু আইডেন্টিফাই করে নিতে পারি সবগুলো দেখে নিয়েছি যে আর কি কি ফন্ট আছে অনেক সময় হয় কি ওই সিম্পল ওই ফন্টটা যদি ওইটা থাকে সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে তোমার একটা মাত্র ফন্ট সেটা ওই ফন্ডে আছে আমি কি ওখানে ইমেজ ব্যবহার করব তো অনেকে কি হয় ক্লায়েন্টকে প্রশ্ন করতে ভয় পান আসলে ক্লায়েন্টকে প্রশ্ন করলেই কিন্তু ক্লায়েন্ট খুশি হয় প্রশ্ন করতে কে পারে যে জানে সেই কিন্তু প্রশ্ন করতে পারে তখন ক্লায়েন্ট কিন্তু ধারণা করে নেবে আপনার প্রতি একটা ভালো ধারণা আসবে যে আপনি কোনো কিছু ইচ্ছে মতো করেন না প্রশ্ন করে তারপরে করেন এটা কিন্তু ভালো তো আমি সব ফন্টগুলো দেখে নিলাম দেখে নিলাম যে একটাই ফন্ট আছে তো এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই একটি মাত্র লেখার জন্য অবশ্যই আমি কোনো ফন্ট নিব না অর্থাৎ কোনো ফন্টকে আমি একটা মাত্র ফন্টের জন্য নিব না সেক্ষেত্রে আমরা কি করতে পারি লোগো এর কাছে আমাদের আছে এই একটা ইমেজ আর এই একটা টেক্সট এখন আমরা এই ইমেজ আর টেক্সটকে লোগো হিসেবে নিব তাহলে আমাদের আর ফন্ট করা লাগবে না তো ক্লায়েন্টকে বলে নেবেন যে তোমার এই একটা মাত্র জন্য আমি কিন্তু ইমেজ হিসেবে ব্যবহার করছি আর তুমি যদি চাও সেক্ষেত্রে আমি কিন্তু ওইটার জন্য ফন্ট ব্যবহার করতে পারি সেক্ষেত্রে গুগল থেকে ফন্টটা ডাউনলোড করে ইওটি e করে ফেলতে হবে সেটা করতে পারেন এটা করার পরে আপনি ক্লায়েন্টকে অপশন দিতে পারেন যে দেখো আমি এটা ইমেজ হিসেবে ব্যবহার করেছি তুমি চাইলে আমি এটাকে ফন্ট হিসাবে ইউজ করতে পারি কারণ অনেক সময় লোগোটা যেহেতু গুগল কিন্তু ইমেজ করতে পারে না গুগল অবশ্যই টেক্সট করতে পারে তো সেক্ষেত্রে আমরা এখানে এসিএস সাপোর্টের জন্য কি করতে পারি অল্টার ট্যাগে আমরা এখানে দিতে পারি ফোর্স তাহলে এখানে আমাদের এই ইমেজের পরিবর্তে গুগল কিন্তু এটা পেয়ে যাবে অর্থাৎ এই ইমেজটার যে মানে টাইটেলটা হলে এটা গুগল পেয়ে যাবে তো আমি এটা এখানে দিয়ে দিলাম আচ্ছা নেক্সট আমি নেক্সটটা মার্কআপটা করে ফেলি তো এটা হচ্ছে একটা আমরা একটা সেকশন নেব যেহেতু এইচটিএমএল ফাইভে করছি এখানে সেটা আমাদের এখানে উচিত হবে সেকশন সেকশনে অবশ্যই একটা আইডি থাকবে আইডি দিলে বেটার সেক্ষেত্রে আমরা স্মুথ স্ক্রলিংটা করতে পারবো তো এখানে সেকশন যেটা সেকশনে আমরা এখানে দিলাম স্লাইডার কল এমডি টুয়েলভ আচ্ছা আপনারা প্লিজ যিনি শুনতে পাচ্ছেন যার মাইক্রোফোনটা অন করা আছে ও আচ্ছা আমি এখান থেকে ওকে করে আচ্ছা এখন আমরা এটা নিয়ে নিই কল এমডি টুয়েলভ তো এর মধ্যে আমরা কি করব কল এমডি টুয়েলভ এর মধ্যে আমরা যেটা করবো সেটা হচ্ছে এর মধ্যে আমরা টেক্সটটাকে দিয়ে দিব তো টেক্সটটা অবশ্যই ডিপ ক্লাস এখানে আমি প্রথমে নিলাম যেহেতু আমরা এটাকে অটো সেন্টার করব এটা বলেছি সেই জন্য আমরা এখানে প্রথমে নিলাম স্লাইডার টেক্সট র্যাপার তারপরে নিলাম ডিপ প্লাস স্লাইডার টেক্সট এখানে খেয়াল করলে আমি কিন্তু একটা এক্সট্রা ডিপ নিয়েছি কেন নিয়েছি একটু পরেই বুঝতে পারবেন যে এখানে এক্সট্রা ডিপ নেওয়ার মহত্বটা কোথায় কারণ আমরা কিন্তু এখানে শুধু স্লাইড আর টেক্সট নিতে পারতাম কিন্তু সেটা না নিয়ে আমরা একটা র্যাপার নিয়েছি এই র্যাপারটা নেওয়ার অর্থটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে কেন র্যাপারটা আমি নিলাম তাহলে এটা নিলাম এখন ফন্টটা আমরা নিয়ে নিই অর্থাৎ যে ফন্টটা আছে এই ফন্টটার আমাদের অনেক ভার্সনই লাগবে লাইট দরকার হবে লাইট ইটালিক তারপরে নর্মাল সেমি গোল্ড বল টোটালটাই লাগবে আমাদের আচ্ছা আমরা সবগুলো নিয়ে নিই ইন্ডেক্স এইচটিএমএল এখানে আমরা নিয়ে নিলাম আচ্ছা আমাদের একটা সিএসএস ফাইল অবশ্যই আমরা নিব style CSS আচ্ছা, আচ্ছা আমরা ক্লাসগুলো নিয়ে নিই আপাতত ম্যানুয়ালি কপি করি তারপরে আমরা যখন অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে আমরা ইয়ে করে নেব আচ্ছা ভিডিওর মধ্যে থাকবে আপনি যদি এখান থেকে কিছু মিস্টেক করেন সেক্ষেত্রে ভিডিওর মধ্যে থেকে আপনি দেখে নিতে পারবেন আচ্ছা, আর লোগো এর মধ্যে আছে কি আছে ওকে স্লাইডার নেই স্লাইডার তারপরে আছে স্লাইডার টেক্সট র্যাপার আর slider text slider text wrapper slider text heading two paragraph okay আমরা তাহলে এখন এইটাকে লোকাল হোস্ট slash um, আচ্ছা আচ্ছা এই হচ্ছে আমাদের পোস্ট এখন আমরা ইয়েটা কল করে দিই এটা এটা আমরা দিব সবসময় বডিতে এখানে কিছু ডিফল্ট সিএসএস লাগবে তো আমরা আস্তে আস্তে ডিফল্ট আপনি করতে আস্তে পরে দেখে বুঝে নিলেই হবে আচ্ছা প্রতিষ্ঠাপ দিয়ে আমরা এটাকে কল করেছি প্রতিষ্ঠাপ দিয়ে আমাদের টোটালি এটা নিয়েছি এখন আচ্ছা লোড হচ্ছে ওকে আমরা একটু দেখে আসি আচ্ছা এটা কন্টেইনার আচ্ছা হ্যাঁ এই তো এখানে একটু ভুল করেছি রাইডার এর মধ্যে হবে কন্টেইনার রো তারপরে আমরা আমাদের কন্টেন্টগুলো দিব আচ্ছা তো এখন এটা কিন্তু টেক্সট অ্যালায়েন্স সেন্টার অর্থাৎ মাঝখানে ছিল আমরা মাঝখানে দিব আচ্ছা ইমেজটা এসেছে কিনা এটা একটু একটু আইডেন্টিফাই করে আসি হ্যাঁ ইমেজটা এসেছে সাদা বলে দেখা যাচ্ছে না ওকে তো এখন এটাই আমাদের সেন্টার দরকার সবসময় যেটা উচিত যে আপনি কোনো জিনিস সেন্টার রাইট বা লেফট করতে চাইলে প্রতিষ্ঠাপের ক্লাসগুলো ইউজ করবেন এখানে টেক্সট সেন্টার হচ্ছে প্রতিষ্ঠাপের একটা ক্লাস যেটা দিয়ে আপনি খুব ইজিলি কোনো এলিমেন্টকে সেন্টার করতে পারেন বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করলে আমাদের সময় অনেক কমে যায় মানে কোনো একটা জিনিস করার জন্য আচ্ছা তাহলে এখন আমরা প্রথমে প্রথমে যেটা করব সেটা হচ্ছে এখানে খেয়াল করেন যে আমাদের যে মেনুটা আছে মেনুটা এখন কোনো একটা ওয়েবসাইটের মেনু কীরকম হতে পারে এখানে এই মেনুটার বিষয়ে আমাদের অনেক কিছু জানার আছে যেমন আমরা যদি এখানে কার্সর নেই সেক্ষেত্রে টোটালটা আমাদের ব্লক হতে হবে টোটালটা আমাদের কালার চেঞ্জ হতে হবে এই টাইপের যদি হয় বা মনে করেন আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে আমি যদি ব্লক করি এর উপরে কার্সর রাখি সেক্ষেত্রে আমাদের এই টোটালটা কিন্তু আমাদের প্রয়োজন হতে পারে যে যেটা হচ্ছে আমাদের এরকম মানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে তো এরকম যদি দরকার হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি এরকম যদি টোটালটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হওয়ার দরকার হয় সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এই যে মেনুটার এ সেটাকে এরকম প্যাডিং দিতে হবে তো আমরা এখন সেটাই করব এখানে মেনুটা আমরা যেটা করব সেটা হচ্ছে মেইন মেনু এটাকে টেক্সট রাইট অর্থাৎ ডান দিকে যাবে অ্যালাইনমেন্টটা আমরা এখানে ঠিক করে নিলাম তারপরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেওয়ার জন্য আচ্ছা পিক দিয়ে আমার কাছে নাই উইন্ডোজ দিয়েছি তো পিজি ছাড়াও আরও একটা সফটওয়্যার আছে আরও ভালো কালার পিকারের জন্য সেটাও ইউজ করতে পারেন তাহলে এখন আমরা কালারটা নিয়ে নিই মেইন মেনুর কালার আর এটার হাইট কতটুকু আছে সেটা একটু মেপে নিই অর্থাৎ এটার হাইট আছে হচ্ছে পঁচাত্তর তিনটে তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি টোটাল হেডারটাতে এখন হেডার ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডও দিতে পারতাম তো এখন ব্যাকগ্রাউন্ড হচ্ছে বেশ কয়েকটা এলিমেন্টের একটা সমষ্টি অর্থাৎ background colour background opacity sorry background replace এইগুলো তো যখন সিএসএস রেন্ডার করবে তখন দেখেন আমি যদি ব্যাকগ্রাউন্ড দিই সেক্ষেত্রে সে কিন্তু টোটালটা তাকে রেন্ডার করার দরকার হচ্ছে কিন্তু আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই সে কিন্তু শুধুমাত্র কালারটাকে রেন্ডার করছে অর্থাৎ আমার ওয়েবসাইটটা একটু ফাস্ট হচ্ছে তো সেই জন্য যেখানে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার দরকার ঠিক সেখানে আপনি ব্যাকগ্রাউন্ড কালার দেবেন এগুলো আসলে মেনে চললে আপনি পিক্সেল পারফেক্ট ডিজাইনার হতে পারবেন তো আমি এখানে যদি মনে করি ব্যাকগ্রাউন্ডটি তো আমি দিয়েতে পারছি সেক্ষেত্রে আমার সমস্যা কোথায় তো এরকম কখনো মনে করবেন না অর্থাৎ এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করলাম আর এটা একটু মিনিমাম হাইট দিয়ে রাখি যেহেতু আমাদের এই হাইটটা মিনিমাম সেক্ষেত্রে আমরা এখানে মিনিমাম হাইট পঁচাত্তর পিক্সেল দিয়ে রাখলাম মিনিমাম হাইটের কি কাজ সেটা আমি আপনাদের পরে বুঝিয়ে বলছি আচ্ছা এখানে আমরা আরও কিছু কাজ করতে পারি যেমন এটার সাইজটা আমি দেখে নিই অর্থাৎ সাইজ হচ্ছে তেরো পিক্সেল কালারটা হচ্ছে আমাদের এইটা কালারটা কপি করে নিলাম কালারটা কিন্তু কখনোই সাদা না অনেকেই সাদা দিয়ে দিয়েছেন এখানে কেন আমার পিএইচডিতে তো কালার দেওয়া আছে এইটা এটা তো আর সাদা কালার না তো সেক্ষেত্রে এগুলোর ব্যাপারে একটু সতর্ক হবে ফন্ট সাইজ তেরো পিক্সেল তো আমার বডি বটিসটা ব্যবহার করলে ডিফল্ট বডি ফন্ট সাইজ থাকে চোদ্দ পিক্সেল তো আমরা এখন অন্য জায়গাতে দেখে আসি যে আসলে এইগুলো কত পিক্সেল এখানে দেখা যাচ্ছে আঠেরো পিকজেল বাউন্ড অনেক জায়গায় অনেক জায়গায় অনেক পিকজেল আছে তো সেগুলো আমরা এখান থেকে ইয়ে করে নিই আচ্ছা এখানে ফ্রন্ট সাইজ তেরো pixel text transform upper case আচ্ছা এখানে আমরা যাই আর এখানে বর্ডার আছে এখন অনেকের কাছে প্রশ্ন আছে বর্ডারটা আমরা কাকে দিব এল এ কে দিব না এল কে দিব যে কোনো জায়গাতেই দিতে পারেন পিএইচডির মত হতে হবে এখানে কোনো ধরা বাধা তেমন নিয়ম নেই যে আপনি বর্ডারটা কাকে দেবেন এটা ডিপেন্ড করে বিভিন্ন পিএইচডি অনুযায়ী যেমন এখানে আমাদের টোটালি দরকার সেক্ষেত্রে আমরা এলআই একেই দেই অর্থাৎ এলআই এ এখানে আমি দিলাম বর্ডার লেফট ওয়ান এটা দিয়ে রাখলাম এখন আমরা চেঞ্জেসগুলো একটু দেখি যে এখানে কী কী চেঞ্জেস হলো সে চেঞ্জেসগুলো এখানে দেখি অর্থাৎ আমাদের এরকম আসলো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকেই কাজ করি অর্থাৎ ইন্সপেক্ট এলিমেন্ট করে প্রথমত এলআইকে যেটা করবো এটাকে আমরা করবো ডিসপ্লে ইনলাইন ব্লক অর্থাৎ ইনলাইন ব্লক করলাম যেহেতু এটা সেক্ষেত্রে ইনলাইন ব্লক হয়ে গেল অর্থাৎ আমাদের জায়গা করে দিল টোটালটা ইনলাইন হচ্ছে এখানে কোনো একটা এলিমেন্টকে জায়গা করে দেয় এবং তার মার্জিন প্যাডিং পাবে না সেটা হচ্ছে ইনলাইন আর ইনলাইন ব্লক হচ্ছে তার লাইন হাইট মার্জিন প্যাডিং এগুলো কাজ করবে এটা হচ্ছে ইনলাইন ব্লক আর ডিসপ্লে ব্লক হচ্ছে যত জায়গা পাবে টোটালটা দখল করবে আচ্ছা তো যেহেতু আমরা বর্ডার এই এলআই এ কে দিয়েছি সেক্ষেত্রে আমরা এখানে প্যাডিং দিব পার পিক্সেল বা যতটুকু লাগে ততটুকু দিব আর এখানে অবশ্যই ডিসপ্লে ব্লক বা ইনলাইন ব্লক লাগবে তো আমরা ব্লকই দিই এখানে তো এখন এখানে প্যাডিং আমরা দেই যতটুকু এখানে প্রয়োজন ঠিক ততটুকু আমরা এখানে প্যাডিং দিলাম আর এখানে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে ডিফল্টভাবে বুটস্ট্যাপের এখানে মার্জিন পাই মার্জিন জিরো প্যাডিং জিরো তারপরে লিস্ট স্টাইল নাম অর্থাৎ এটা আমাদের দিয়ে দিতে হবে যেটা আমাদের এখানে প্রয়োজন নেই তো ঠিক এবার আমরা এখানে প্যাডিং দিই তো প্যাডিং এখানে এত দূর হবে কিন্তু আমাদের হচ্ছে উপরে ধানে বামে কিন্তু প্যাডিং কম হবে অর্থাৎ আমরা যদি এখানে দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্যাডিং আমাদের এখানে ছাব্বিশ পিক্সেল আছে তো আমাদের এখানে কত দিয়েছি আঠাশ পিক্সেল হ্যাঁ আঠাশ পিক্সেল আছে কিন্তু এখানে আমাদের আছে কম অর্থাৎ এইদিকে আঠাশ পিক্সেল হলেও এখানে হবে পনেরো পিক্সেল সেক্ষেত্রে আমাদের মেনুটা এখানে যেরকম আছে ঠিক সেরকম হবে অর্থাৎ আমরা এইভাবে এখানে দিয়ে দেব তো এটা এখন নিয়ে যাই এটা আমি নিলাম এলাই ডিসপ্লে ইনলাইন ওকে তাহলে আমরা এটা দিয়ে দিলাম এখন আসি মেনুটার ব্যাপারে অনেকে এই মেনুটা করতে সমস্যা হয়েছে নিচে আসে নাই বা কোনো একটা প্রবলেম হয়েছে তো সেক্ষেত্রে এইটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাই ডিফল্ট এগুলোতে খেয়াল করেন বাই ডিফল্ট আমি যদি যাই এগুলোকে কলামগুলোকে সবসময় পজিশন রিলেটিভ করা থাকে সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাকচুলেট করব করে তারপরে এটাকে আমরা প্যাডিং দিব ব্যাকগ্রাউন্ড দিব যাতে এটার সাথে এটা বেড়ে না যায় তো সেক্ষেত্রে আমরা কি করব এল আই এ কে স্টাইলাইজ করবো তো এল আই এ কে এটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নিয়ে নেব এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি নিয়ে নিলাম এখানে একটা দেখেন হালকা একটা শ্যাডো দেওয়া আছে শ্যাডোটা কিভাবে আছে সেইভাবেই আমাদের দিতে হবে আচ্ছা তো আমরা প্রথমত যেটা করবো L S background colour background colour দিলাম কিন্তু এতটুকু আসলো কারণ হচ্ছে এটা ডিসপ্লে ইনলাইন ব্লক করা নেই আমরা এটা ডিসপ্লে ইনলাইন ব্লক বা আপনি চাইলে এখানে ডিসপ্লে ব্লক করে নিতে পারেন হ্যাঁ, যে এরকম হবে আচ্ছা ইনলাইন ব্লক কি করে ফেলি অথবা ব্লক করে নিলেও সমস্যা নেই কারণ আমরা এখানে পজিশন অ্যাপসুলেট পজিশন অ্যাপসুলেট করবো লেফট জিরো আর টপ জিরো অর্থাৎ আমরা এখানে ইয়া করে নিলাম তো এখন এখানে আমরা এইটার অনুযায়ী অর্থাৎ কল এমডি টু টু এর অধীনে এটাকে পজিশন অ্যাসকুলেট করলাম তো সেই জন্য এখন আমাদের যেটা করতে হবে আমরা হচ্ছে যেটা করতে পারি লোগোকে পজিশন রিলেটিভ করতে পারি রিলেটিভ করলে কি হবে এটা লোগোর অধীনে সে হচ্ছে অ্যাপসুলেট হবে তাহলে আমাদের যে পনেরো পিক্সেল প্যাডিং ছিল কলামে সেটা কিন্তু এখানে থাকবে না এবার আমরা এইটাকে যদি এখানে দেখে আসি যে আমাদের এখান থেকে ঠিক এখান থেকে এই পর্যন্ত কত পিক্সেল এখানে তিরিশ পিক্সেল দেখা যাচ্ছে তো আমি এখানে এখন তারপরে এখানে মেপে নিই এখানে আমাদের পনেরো পিক্সেল এখানে নেই এখানেও ঠিক এরকম পনেরো পিক্সেল তাহলে এখন আমরা কি করতে পারি এইটার প্যাডিং দিতে পারি ওপরে নিচে পনেরো পিক্সেল ডানে বামে তিরিশ পিক্সেল তো এভাবে প্যাডিং দিলাম তো আমরা আরেকটু দেই অর্থাৎ এখানে এখানে দেখা যাচ্ছে যে একটু বেশি আছে অর্থাৎ দশ বারো পিক্সেল মতো বেশি আছে সেক্ষেত্রে ইমেজের নিচেও আমাদের একটু এখানে হচ্ছে মার্জিন বটন আছে দেখ আমরা তাহলে সেখানেই এখানে মার্জিন বটন দিয়ে দিব অর্থাৎ এখানে যে ইমেজটা আছে আচ্ছা এখানে ঠিকই আছে তাহলে আমরা এখানে আরেকটু দিয়ে দিই অর্থাৎ বিশ পিক্সেল দিয়ে দিই বা একটু কম হবে আঠারো পিক্সেল আর এখন এখানে আমরা এখন বক্স শ্যাডো বক্স শ্যাডো হচ্ছে তিনটা প্রপার্টি আমি এখানে দিই two pixel two pixel two pixel এখানে খেয়াল করুন আমি কালো রঙের বক্স শ্যাডো দিই তাহলে বুঝতে পারবেন তো এখানে দেখেন এই লাস্টে যে টু পিক্সেল এটা হচ্ছে এটাকে ঘোলা করার জন্য অর্থাৎ আমি যদি এখানে এরকম দিই সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু আর ঘোলা নেই অর্থাৎ এটা কিন্তু একদম মানে দেখাচ্ছে একদম ঘোলা হয় আমি যত এটাকে বাড়াবো তত কিন্তু এটা ঘোলা হবে দেখাচ্ছে দেখতে এখন কিন্তু ঘোলা হয়ে যাচ্ছে তা আমি এটাকে জিরো রাখবো অর্থাৎ আমার এই বক্স শ্যাডোটা কিন্তু কোনো প্রকারের কোনো ঘোলা নেই অর্থাৎ এখানে দেখেন একদম plain box shadow box shadow উইথটা দেখি উইথটা হচ্ছে তিন পিক্সেল কালারটা নেই কালারটা পিক্সেল দিয়ে নিয়ে নিলাম অর্থাৎ আমরা এখানে তারপরে এখানে দেখি যে লেফট থেকে আসে হচ্ছে চার পিক্সেল সরে তো আমরা এখানে দিয়ে দিই অর্থাৎ বক্সের হচ্ছে লেফট থেকে চার পিক্সেল সরে আছে সাইজটা হবে এখানে তিন পিক্সেল আচ্ছা এখানে আরেকটু নেই আচ্ছা উপর থেকে আমরা চার পিক্সেল নামাই আর কালারটা হবে আমাদের ঠিক এইটা অর্থাৎ আমরা এইভাবে এখানে যেটা এখন যেভাবে আছে ঠিক এইভাবে আমাদের দিতে হবে আচ্ছা এখানে এইটা কিন্তু এখানে যে সাদাটা আছে এখানে কিন্তু এটা কিন্তু এরকম সাদা নেই অর্থাৎ এই বক্স শেডোটা হচ্ছে এখানে অপাসিটি করে দিয়ে দেওয়া হয় তো সেক্ষেত্রে আমরা এখন কি করতে পারি যে অপাসিটি করে এখানে যেটা দেওয়া আছে অর্থাৎ এখানে দেখেন আমাদের এখানে কিন্তু বক্স শেড দিলে এখানে হচ্ছে না অর্থাৎ এখানে ড্রপ শেড দেওয়া আছে একটা কিন্তু এই ড্রপ শেডটা উপরে গিয়ে এখানে কিন্তু এরকম আছে সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি এইটার বিফোর আফটার করে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারি সেই বিফোর আফটারকে কালার নিয়ে সেটাকে অপাসিটি করতে পারি যাতে উপরেরটার সাথে এটা মিলে যায় দেখেন ছোট্ট একটা বিষয় কিন্তু কত কিছু জানা অর্থাৎ আমাদের এখানে কিন্তু এখন আমরা বক্স শেডও কিন্তু এখন দিব না অর্থাৎ আমাদের বক্স শেডও এখন চলবে না আচ্ছা আমরা আপাতত এটাকে নিয়ে যাই তারপরে আমরা দেখি যে আসলে ওইটাকে কিভাবে দেওয়া যায় এটা আমরা নিয়ে নিলাম এখন আমরা রিপ্লেস দিলাম মেনলি আমাদের এটা হয়েছে কিন্তু ওইটাকে এখনও আমরা ঠিক করতে পারি নাই আচ্ছা আমরা লোগোটাকে রিলেটিভ করে দিই পজিশন রিলেটিভ এখন আমরা ওইটা দেওয়া শিখবো যে আসলে ওইটা কি করে হবে যে যেভাবে পিএইচডিতে আছে তো সেটা যদি করতে চাই সেক্ষেত্রে এই যে লোগো এ লোগো এ তো একটা নির্দিষ্ট এখানে আছে এখন আমরা একটা এলিমেন্ট রুল করে লোগো এ এখানে আমরা করব বিফোর তার কন্টেন্ট অবশ্যই দিতে হবে হাইট দুইশো sorry height hundred percent with hundred percent তারপরে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি ব্যাকগ্রাউন্ড সাদা ব্যাকগ্রাউন্ড সাদা position absolute left zero top zero অর্থাৎ আমরা এটা করে নিলাম এখন এইটার যেটা করব সেটা হচ্ছে জেড ইন্ডেক্স দিয়ে দিব অর্থাৎ এটা Z index minus one Z index minus one মানে এটা নিচে চলে যাবে এখন আমি এটাকে কি করব লেফট থেকে একটু করে বাড়াতে শুরু করবো অর্থাৎ আমি এখানে চার পিজেল হবে মেবি আচ্ছা এটা জেড ইন্ডেক্স দেই ওয়ান ওয়ান জেড ইন্ডেক্স দেই তারপরে আমি দেখছি কী করা যায় আচ্ছা এখানে এটার ব্যাকগ্রাউন্ডটা আমি এটা নিয়ে নিলাম অর্থাৎ ব্যাকগ্রাউন্ড সাদা না নিয়ে এখন আমি ওইটা দিয়ে দিই আর ওপরে থেকে যেটা আচ্ছা টপ থেকে আমরা আচ্ছা লেফট থেকে হবে চার পিক্সেল টপ থেকে চার পিক্সেল এরকম হবে এখন এখন আমরা যেটা করতে পারি এইটাকে এখন কালারটা আমরা যেটা দিয়েছিলাম অর্থাৎ colour hash three three three আর এখন এটাকে আমরা যেটা করবো সেটা হচ্ছে অপারসিটি পয়েন্ট সিক্স তো অপারসিটি পয়েন্ট সিক্স আরও কম করি পয়েন্ট ফোর থ্রি এখানে খেয়াল করুন অপারসিটি দেওয়ার কারণে এটার সাথে কিন্তু পরে যে বক্সটা এটার সাথে কিন্তু মিলে গেছে অর্থাৎ এখন আপনি জুম করলে বুঝতে পারবেন যে আসলে এখানে কাহিনী কি হয়েছে এখানে কিন্তু এখন বোঝা যাচ্ছে আর কি যে এই বক্সেটোটা এই পর্যন্ত অর্থাৎ এখানে বক্সেটো না আসলে মানে এটা এই পর্যন্তই আসলে টপ থেকে একটু বাড়বে তো এখানে কিন্তু বক্সেটোটা চলে গেছে আজকে অর্থাৎ আমরা এটা দিতে পারলাম কিভাবে বিফোর আফটার করে এখন বিফোর আফটারে আমরা এটা নিলাম ঠিক আছে বিফোর আফটারে আমরা এটা এখানে নিতে পারলাম কিন্তু ইমেজটা আমাদের সামনে আসতে হবে তো সেক্ষেত্রে কি করবো লোগো এ লোগো এ আইএনডি এটা হচ্ছে জেড ইন্ডেক্স বাড়িয়ে দিব অর্থাৎ টু দিতে পারি আর জেড ইন্ডেক্স কাজ করবে তার পজিশন রিলেটিভ অথবা অ্যাপসুলেট থাকলে অথবা ফিক্স থাকলে তো আমরা এখানে একটু অ্যাপসুলেট করতে পারছি না এখানে আমি রিলেটিভ করে দিলাম তাহলে এখন কি হবে এখন আমরা এখানে রিফ্রেশ দিলে দেখা যাবে যে আমাদের যেই মানে ইমেজটা সেই ইমেজটা সামনে আসছে আচ্ছা সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা আবার নিচে চলে যাচ্ছে সেক্ষেত্রে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা দিলাম এই ব্যাকগ্রাউন্ডটা আমরা হচ্ছে লোগো ডিপটাকে দিয়ে দিতে পারি যে লোগো ডিপটাতে আমরা ওই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই তাহলে ওই ইমেজটা আলাদা হবে আচ্ছা ব্যাপারটা অনেক কনফিউজ হয়ে গেল আপনাদের জন্য তারপরেও অনেক জরুরি বিষয় আর কি আচ্ছা এটাকে দিয়ে দিলাম আর এটা লেফট অবশ্যই তখন পনেরো পিক্সেল হবে লোগো এ বিফোর না করে আমরা লোগোকেই বিফোর করে এটা দিয়ে দিই আচ্ছা লোগো বিফোর এবার পজিশন রিলেটিভ যে ইন্ডেক্স এখানে হচ্ছে জেড ইন্ডেক্স আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে এখানেও দিয়ে দিতে হবে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার সেখানে অর্থাৎ অবশ্যই আমাদের ওইটা সামনে নিয়ে আসতে হবে এটা ব্যাকগ্রাউন্ড কালার ডিসপ্লে ব্লক অর্থাৎ এটা কি display block position relative z in the 2 আচ্ছা, অর্থাৎ মানে বিফোরটাকে আমি আগে নিয়ে গেলাম ব্যাপারটা হচ্ছে তাই এখানে যে মানে আমি লোগোর বিফোর হিসেবে নিয়ে গেলাম যাতে যেন আমার ব্যাকগ্রাউন্ডটা যেন সামনে আসে অর্থাৎ এখন কিন্তু আমার এটাকে বলা যায় যে আমি পিকজেল পারফেক্ট করে লোগোটা এটা নিয়ে আসা আপনারা আরেকবার রিভিউ করলে আসলে ব্যাপারটা বোঝা যাবে একটু কনফিউজ হয়ে গেল মানে আমি নিজেও একটু কনফিউজ হয়ে গেছিলাম যে মানে এটা বোঝানোর সময় আর কি তো যাই হোক এটা সমস্যা না কিন্তু মেইনলি আপনারা এখান থেকে যেটা বুঝলেন যে পিএইচডিতে যেরকম আছে কোনো একটা কন্টেন্ট অবহেলা করা যাবে না হুটহাট করে সেটা দিয়ে দিলাম আর হয়ে গেল ব্যাপারটা তা না এইভাবে করলে কিন্তু কাজ হবে না আচ্ছা নেক্সট নেক্সট কোনো এক সেকশনে আমরা এখন দেখি হ্যাঁ, এখন হয়তো অনেকে মনে মনে ভাবছেন আসলেই তো ব্যাপারটা এত গুরুত্ব দিয়ে তো দেখি নাই হ্যাঁ, কোনো একটা টেমপ্লেট সেরকম করে তো যখন এই টেমপ্লেটটা অ্যাপেলের কোনো ডিভাইস দিয়ে দেখা হবে তখন কিন্তু আপনার এই ত্রুটিগুলো নিখুঁতভাবে বের হয়ে আসবে আমি আসলে আগে যখন ডিজাইন করতাম হ্যাঁ, সেই টেমপ্লেটগুলো যখন আমার আইম্যাক দিয়ে ওপেন করি তখন আমার নিজেরই হাসি পাই যে এটা কোনো ডিজাইন হইল এখানে বক্স শেডও কম ওইখানে স্পেস কম এখানে ফন্ট সাইজ কম তো এইগুলো আর আপনার ক্লায়েন্টগুলো তার ফকিরা না যে হচ্ছে উইন্ডোজের স্যামসাং মনিটর ব্যবহার করে সব কিন্তু দেখবেন যে ম্যাক ইউজ করে সেই রকম মনিটর ইউজ করে আচ্ছা এত কিছু না করে পুরো ইমেজটা শ্যাডো নিলে প্রবলেম অবশ্যই প্রবলেম হবে ওইখানে ইমেজ হিসেবে ওইভাবে মানে শ্যাডো নিয়ে আপনার মানে ইয়ে হবে না মানে ব্যাপারটা এরকম হবে না শ্যাডো নিলে এখানে দেখবেন যে শ্যাডোটা কিন্তু কালোটার উপরেও চলে আসছে অর্থাৎ আমি এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে দেখেন যে এখানে কিন্তু শ্যাডোটা আছে শ্যাডো নিলে কিন্তু আমার এই কালারের শ্যাডো এই সাদার উপর উঠে যাবে তো সাদার উপর উঠে গেলে কিন্তু আমার হচ্ছে ডিজাইনটা হলো না অর্থাৎ এখানে কিন্তু মানে ভালো হবে না ব্যাপারটা আর আপনি যখন এত কিছু যখন আসলে কি এখন মনে হচ্ছে এত কিছু কিন্তু জিনিসটা যখন দু একবার প্র্যাকটিস করবেন বিফোর আপনার ব্যবহার শিখে যাবেন তখন দেখবেন যে অন্যান্য কাজও কিন্তু আরো অনেক সহজ হয়ে যাচ্ছে যে জিনিসটা আপনি অনেক ঘুরে পেঁচায় করতেন অনেক ক্লাস নিয়ে করতেন অনেক এলিমেন্ট নিয়ে করতেন সেগুলো কিন্তু অনেক সহজ হয়ে যাবে যদি আপনি প্রথম থেকেই মানে এত কিছু করে করেন ঠিক আছে আচ্ছা নেক্সট নেক্সট আমরা চলে যাই আচ্ছা কোনো প্রশ্ন থাকলে অর্থাৎ আমার ক্লাসের মধ্যেই কিন্তু আপনি প্রশ্ন করার সুযোগ পাবেন সেটা হচ্ছে চ্যাটিং অপশনে গিয়ে যা লিখবেন আমি কিন্তু সাথে সাথে মানে ক্লাসের মধ্যেই দেখতে পাই এটা কিন্তু আপনার জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট অর্থাৎ আপনি কিন্তু কুইকলি জিজ্ঞেস করতে পারছেন যেমন আমি এখানে দেখতে পাচ্ছি যে নির্ণয় এখানে বলেছে যে এত কিছু করার চাইতে পুরো ইমেজটাকে শ্যাডো দিলে হবে কিনা তারপরে এখানে আরও অনেক কিছু বলছে তো আপনারা ডাইরেক্টলি ওখানে আপনি হচ্ছে কোশ্চেন করে দিতে পারেন স্ট্যাটিক অপশানে গিয়ে লিখলেই আপনি কিন্তু বুঝে যাব ওকে আমরা নেক্সট সেকশনে চলে যাই সেটা হচ্ছে আমাদের এই সেকশনটা আচ্ছা এই সেকশনটা আমাদের একটা ইমেজ আছে ইমেজটা নিয়ে নেই ইমেজ ট্রিম আচ্ছা এই সেকশনটাতেও একটা ঝামেলা আছে ঝামেলাটা হচ্ছে আচ্ছা ব্যাকগ্রাউন্ডকে যত কম দেওয়া যায় অর্থাৎ এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হ্যাঁ ছোট্ট একটা কোশ্চেন করে ফেলেন ছোট্ট একটা কোশ্চেন বলে সময় নষ্ট করার কোনো দরকার নেই আপনাকে তো বললামই ডাইরেক্ট কোশ্চেন করে ফেলবেন আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা আমরা নেই স্লাইডার বিজি আচ্ছা মেনুটার রাইটে একটা বর্ডার আছে আচ্ছা মেনুটার রাইটে বর্ডার আছে কই অ্যাপসুলেট রিলেটিভ ডিফারেন্স একটু বললে ভালো হতো আচ্ছা নেক্সটে আপনি বুঝতে পারবেন না মানে আপাতত আমি যেটা দেখাই সেটা দেখেন কোনো কিছু বুঝতে না পারলে আমরা সাথে সাথে সেটা সলভ না করে আপনি প্র্যাকটিস করার পরে নেক্সট কোনো এক ক্লাসে বলেন আচ্ছা হ্যাঁ আপনি বলেছেন যে মেনুটার রাইটে একটা বর্ডার আছে ডান দিকেও বর্ডার আছে অর্থাৎ এই যে ডান দিকে যে বর্ডারটা আছে সেটা আমরা কি করতে পারি সেটা হচ্ছে এই যে ইউএল এর একটা অপশন আমার থাকলেই অর্থাৎ ইউএল এর আমি এখানে বর্ডার রাইট দিয়ে দিতে পারি যেমন আমি এক্ষুনি দেই অর্থাৎ আমাদের বর্ডারটা ছিল এইটা তো আমি এখন ইউএল এর এখানে বর্ডার রাইট বর্ডার রাইটটা আমি এখানে দিয়ে দিলাম অর্থাৎ এখানে এখন দেখেন যে আচ্ছা লোড হোক স্ট্রিমিং হচ্ছে তো আমার নেট একটু স্লো এখন কিন্তু এই যে বর্ডারটা চলে আসছে অর্থাৎ আমরা ইউএল এর বর্ডার দিচ্ছি এটা তো সেক্ষেত্রে আমরা এখানে এই বর্ডার পেয়ে গেছি আচ্ছা নেক্সট আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই আচ্ছা স্লাইডারের ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে দিতে পারি আচ্ছা আপনি আপনি দেখতে পারবেন না এটা সরাসরি আমাকে প্রশ্ন করা হচ্ছে তো এই জন্য আপনার প্রশ্নটা দেখার দরকার নাই এক একজনের কোশ্চেন এক একজন দেখতে পারবেন না আচ্ছা আরেকজন আচ্ছা আচ্ছা প্রশ্ন আনসার সেকশন আমি আবার আসবো হ্যাঁ আমি ক্লাস শেষ করি ঠিক আছে স্লাইডার এটা শেষ করি আপনাদের আমি প্রশ্ন আনসার নিব এবং এক একজনকে আমি আলাদা করে মাইক দিব আমার সাথে কথা বলতে পারবেন আচ্ছা তাহলে এখন আমরা নেক্সট এই এই সেকশনটুকু আর বেশি না আর এটুকু করে ফেলি এবং এটা অটো কি করে সেন্টেন্ট হয় সেই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করি প্রথমত যেটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে তো ব্যাকগ্রাউন্ড আপনাকে যদি ক্লায়েন্ট বলে যে আমার যেই এটা ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমাকে ব্রিজ দেখা যাইতে হবে তারপরে আমাদের এই কোনার ছোট বিল্ডিংটা দেখা যাবে ক্লায়েন্টকে বলবেন তুমি যদি ব্যাকগ্রাউন্ড নিয়ে এত চিন্তা করো সেক্ষেত্রে তোমার কিন্তু টেমপ্লেট কিন্তু ভালো হবে না অর্থাৎ কোনো ক্লায়েন্টই কিন্তু ব্যাকগ্রাউন্ড নিয়ে এত চিন্তা করে না অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনি এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিবেন সেটা যেভাবে আসুক সেটা কিন্তু ইয়ে হবে কিন্তু এমন যদি হয় যে আপনার এক জায়গায় ব্যাকগ্রাউন্ড শো করছে না মানে ফাঁকা হয়ে গেল বা দেখা যাচ্ছে আপনি কোনো একটা টেমপ্লেট করার সময় যেটা করবেন সেটা হচ্ছে ছোট করে দেখবেন স্ক্রিনটা সেক্ষেত্রে কি হয় সেটা দেখবেন আচ্ছা আমরা এখন করে ফেলি তারপরে সমস্যাগুলো উদ্ধার করার চেষ্টা করব তো স্লাইডারের এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে ইউআরএল আচ্ছা এখানে আমরা ডাইরেক্টলি দিতে পারি যেহেতু আমাদের সব প্রপার্টিগুলো এখানে প্রয়োজন হচ্ছে তো সেক্ষেত্রে আমরা background URL image slash slider BG তারপরে এটা আমাদের নো রিপেট আর সবসময় ব্যাকগ্রাউন্ডটা সেন্টার থেকে করতে হয় তবে যদি আপনাকে বলে যে ব্রিজটা অবশ্যই থাকতে হবে তাহলে আমরা রাইট থেকে করব যদি বলে যে এপাশে ছোট্ট একটা বিল্ডিং আছে এই বিল্ডিংটা থাকতে হবে সেক্ষেত্রে আমরা লেফট থেকে করব উপরে যদি বলে যে এই উপরের অংশটুকু ভিজিবল হবে তাহলে টপ থেকে করব ঠিক একইভাবে যদি বলে ছায়াটা কিন্তু দেখা যাইতেই হবে এটাই আমার বিজনেস যে আমরা কিন্তু পিওর পানি বিক্রি করি ছায়াটা দেখা যাইতে হবে তো এরকম যদি বলে সেক্ষেত্রে আপনাকে সেভাবে করতে হবে তো এখন আমরা সেন্টার থেকে নিব অর্থাৎ মাঝখানে থাকে যেন তো সেক্ষেত্রে no repeat scroll centre centre আচ্ছা আমরা যেহেতু প্যারালাক্স করছি না সেহেতু আমরা ডাইরেক্টলি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি আর যখন প্যারালাক্স করবো তখন কিন্তু আলাদাভাবে তো সেটাও আমি দেখাবো যখন প্যারালাক্স করব তো এখন সেন্টার সেন্টার করলাম এখন আরেকটা প্রপার্টি এটা দিতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ ব্যাকগ্রাউন্ড সাইজ এটা সিএসএস থ্রি একটা প্রপার্টি কভার কিন্তু এটা ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট করবে না তো ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট করানোর জন্য আমরা অন্যান্য কাজ করবো যখন ক্রস ব্রাউজার সাপোর্ট নিয়ে কাজ করব তখন করব আচ্ছা, আচ্ছা। এখন আমরা এটাকে রিফ্রেশ দিলাম তো এখানে এখন যেটা হবে সেটা হচ্ছে নর্মালি আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ড আসলো না কেন একটু দেখে আসি আচ্ছা এখানে স্লাইডার স্লাইডার ক্লাস ও সরি স্লাইডার হচ্ছে একটা আইডি আমি ক্লাস দিলে হবে না আচ্ছা এবার যাই আচ্ছা ব্যাকগ্রাউন্ড আসছে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইটার কিন্তু হাইট এরকম ফিক্স থাকবে অর্থাৎ যে কোনো লেআউটের জন্য এরকম হাইট থাকবে সেক্ষেত্রে আমরা হাইটটা নিয়ে নিব হাইট হচ্ছে সাতশো পিক্সেল তো সাতশো পিক্সেল কাকে দিব সাতশো পিক্সেল দিব এই যে আমরা একটা র্যাপার নিয়েছি সেটাকে হাইট সাতশো পিক্সেল অর্থাৎ এই হাইটটা কিন্তু আমাদের ফিক্স থাকবে তারপরে হাইটের মধ্যে কিন্তু এই যে কন্টেন্টটা আছে আমাদের যে কন্টেন্টটা এখানে আছে সেই কন্টেন্টটা অটো সেন্টার্ড হবে অর্থাৎ এই হাইটের মধ্যে তো এখন হাইট এর মধ্যে সেন্টার্ড হবে কি করে সেটা যদি আপনি এখানেই ডাইরেক্টলি দেখতে চান সেক্ষেত্রে দেখেন আমরা এখানে হাইট নিলাম এত পিকজেল অর্থাৎ এটা হাইট নিলাম আর এটাকে যেটা করতে হবে এটা হচ্ছে ডিসপ্লে টেবিল অর্থাৎ এটাকে টেবিল করে নিতে হবে তো টেবিল করলে যেটা হবে এটা কিন্তু ছোট হয়ে যাবে তা এই জন্য এটাকে দিতে হবে উইথ হান্ড্রেড পার্সেন্ট টেবিল কেন করছি সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটাকে টেবিল করলাম আর এর ভেতরে যে কন্টেন্ট সেটাই করবো ডিসপ্লে টেবিল সেল অর্থাৎ টেবিলের মধ্যে একটা সেল আকারে কাজ করবে আর এটাকে ভার্টিক্যাল অ্যালাইন মেডেল তাহলে দেখেন এখন কি হলো এটা কিন্তু অটোমেটিক্যালি সেন্টার হয়ে গেল অর্থাৎ আমাদের এই কন্টেন্টের সেন্টারের জন্য চিন্তা করতে হবে না এর মধ্যে যদি আরও কন্টেন্ট বেড়ে যায় ভবিষ্যতে সেক্ষেত্রেও কিন্তু এটা অটোমেটিক্যালি সেন্টার থাকবে তাহলে আমাদের কি করতে হলো প্রথমে এটা একটা নির্দিষ্ট হাইট ছিল এই হাইটটা দিয়ে দিলাম আর এটাকে ডিসপ্লে টেবিল করলাম তো এখন র্যাপার হাইট এটা ডিসপ্লে টেবিল তারপরে যেটা করলাম এটা হচ্ছে টেবিল সেল হবে অর্থাৎ টেবিলের মধ্যে তো টেবিল সেলই থাকবে আর এখন ফন্ট সাইজটা নিয়ে নিই অর্থাৎ এইটার ফন্ট সাইজ এবং কালার তো এটার হচ্ছে ফন্ট সাইজ ষাট পিক্সেল ফন্ট ওয়েট বোল্ড আর কালার তো আমরা এখানে নিয়ে নিই slider text heading to font size 60 pixel font weight 700 colour এইটা তারপরে আছে এই প্যারাগ্রাফটা এটা হচ্ছে ফন্ট ওয়েট তিনশো অর্থাৎ তিনশো বুঝলাম কি করে এই যে এখানে দেখেন আচ্ছা এটা রেগুলার ফন্ট ওয়েট চারশো হবে কালার এইটা ফন্ট ওয়েট আচ্ছা ডিফল্টভাবে তো চারশো থাকেই আমাদের এটা দেওয়া লাগবে না আর ফন্ট সাইজ আঠারো পিক্সেল এবার আসি আর এটা মার্জিন আছে তো ডিফল্টভাবে বুটস্ট্র্যাপের মার্জিন দেওয়াই থাকে আচ্ছা এখানে text transform upper case text transform upper case okay text transform upper case করে নিই আচ্ছা এখন তাহলে এখন খেয়াল করেন যে আমাদের এই টেমপ্লেটের এই সেকশনটা কিন্তু অটো মাঝখানে হয়ে গেছে দেখেন আমি যদি এখন কন্টেন্ট বাড়াই মনে করেন আমি বিশ লাইনের লড়াই স্পান লিখব আচ্ছা এটার পরিবর্তে মনে করেন এখানে পি লরেম একশো একশো এরকম পেজ থাকবে সেক্ষেত্রে আমার কি হবে সেক্ষেত্রে কিন্তু আমার কোনো চিন্তা করতে হচ্ছে না এটা কিন্তু অটো সেন্টার্ড অর্থাৎ খেয়াল করেন এটা কিন্তু উপরে চলে আসছে সেন্টার্ড হয়ে গেছে আপনি আরেকটা বাড়ান প্যারাগ্রাফ আরেকটা বাড়াই দিলাম সেক্ষেত্রে দেখেন এটাও কিন্তু অটো সেন্টার্ড হয়ে গেছে অর্থাৎ আমাদের কন্টেন্ট এমনভাবে করতে হবে কোনো একটা টেমপ্লেট ভালো কি খারাপ বুঝবেন কি করে বোঝার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে তার কন্টেন্ট বাড়ায় কমায় দেখেন মেনু দিয়ে একটা বাড়ায় দেখেন তাহলে যদি সেটা ঠিক থাকে তাহলে বুঝবেন যে সেই টেমপ্লেটটা কিন্তু হাই কোয়ালিটি ঠিক আছে তো এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে আচ্ছা এটার কালারটা আমি দিয়ে দিই এটা অবশ্য আমার মনে হয় যে কালারটা ঠিকই দিয়েছে কিন্তু এটা হচ্ছে তিনশো হবে হ্যাঁ এটা ফন্ট ওয়েট তিনশো দিয়ে দিই ফন্ট font weight তিনশো okay আচ্ছা তাহলে এই হচ্ছে আমরা হোম পেজ করলাম সরি মানে দুইটা সেকশন করলাম একটা হচ্ছে মেনু সেকশন আর একটা সেকশন হচ্ছে এই সেকশনটা এবং আমরা নতুন করে শিখলাম যে কি করে বক্স শ্যাডো বা বিফোর আফটার দিয়ে আমরা এই জিনিসটা কি করে করলাম এবং তারপরে শিখলাম যে কোনো একটা স্লাইডারের মধ্যে বা কোনো একটা অংশের মধ্যে কোনো একটা জিনিস আমরা ডিসপ্লে মার্জিন জিরো অটো করে যেমন মাঝখানে সেন্টার করি সেক্ষেত্রে উপর থেকে নিচে কি করে সেন্টার্ড করা যায় সেই জিনিসটা আমরা আজকে দেখলাম আচ্ছা এখন আপনাদের থেকে প্রশ্ন নিব এখন আমাকে এক এক করে চ্যাটিং সেকশন থেকে প্রশ্ন করার কারো যদি কোনো প্রকারের প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আপনি চ্যাটিং সেকশনে প্রশ্ন করতে পারেন আচ্ছা আর যে কথা বলতে চাচ্ছেন আমাকে চ্যাটিং সেকশনে বললে আমি তার মাইকটা অন করে দিচ্ছি আমার সাথে কথা বলতে পারবেন এক মিনিট আপনাকে সুযোগ দিচ্ছি হ্যাঁ কোশ্চেন আপনি লিখে ফেলেন হ্যাঁ ফিরোজ আপনি চাইলে কথা বলতে পারেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন জি বলেন সবসময় বেটার হচ্ছে আপনি হচ্ছে সার্ভার থেকে ফোনটা নিলে বেটার হয় গুগলের সার্ভার হচ্ছে সবসময় সুরক্ষিত তো সেই জন্য আপনাকে গুগল সার্ভার থেকে ইউজ করাটা সবচেয়ে ভালো আর লোকাল হোস্ট থেকে করলে হয় কি আপনার সাইটে যখন অনেক ভিজিটার হবে তখন অনেক সমস্যা হবে ঠিক আছে আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ আর একটার বেশি প্রশ্ন আপাতত আজকে নিচ্ছি না বাকি প্রশ্নগুলো ফেসবুক গ্রুপে করবেন হ্যাঁ শুরু থেকে থাকবে ভিডিও ক্যাপচারটা আপলোড করা হবে ওখান থেকে নিয়ে নিয়ে ধন্যবাদ আচ্ছা হ্যাঁ বলে ফেলেন এখানে গুলো বলেন আচ্ছা আর কে কথা বলতে চান আমাকে চ্যাটিং সেকশনে জানান আমি মাইক দিচ্ছি আচ্ছা এক মিনিট আমি সমাধানগুলো আগে দিয়ে দিই কেউ কেউ আমাকে বলেছেন একজন বলেছেন মেনুতে ইউএল এর বর্ডার রাইটটা না দিয়ে আমরা যদি লাস্ট সাইন্ড বর্ডার রাইট ইউজ করতে পারি কিনা আচ্ছা হ্যাঁ সেটাও করতে পারি তবে লাস্ট সাইন্ড ইউজ না করাটাই সবসময় বেটার কারণ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার নামে একটা মানে ব্রাউজার আছে ব্রাউজার না আসলে ইন্টারনেট এক্সপ্লোরার নামে একটা জিনিস আছে সেই জিনিসটা এই লাস্ট সাইনটাকে ধরে না তো সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাভয়েড করলেই বেটার সেই জন্য আমরা এটা ব্যবহার করব না ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আরেকজন বলেছেন বুট স্ট্যাপ কারোসেলের ক্ষেত্রে তো ডিসপ্লে টেবিল করলে সমস্যা হয় সেক্ষেত্রে সেন্টার করতে পারছি না আচ্ছা যখন আমরা বুটস্ট্র্যাপ কারসল নিয়ে সেন্টার করব তখন আপনি এটা দেখে নিন এখন এটা দেখাতে পারছি না আপাতত এটাই আপনি সেন্টার করেন তারপরে আমরা ওই যে নিচে কারসল আছে ওইটাতে আমরা এটা দেখব ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য তারপরে একজন প্রশ্ন করেছেন থিম ফরেস্টে কোনো টেমপ্লেট দিলে সেটা নিজের পিএইচডি করতে হবে এই প্রশ্নটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক আমাদের টেমপ্লেটের সাথে কোনো প্রকারের কোনো সঙ্গতিযুক্ত নয় আপনাদের অনুরোধ করছি যে আলাদা আউটসাইডে কোনো প্রশ্ন করবেন না এখন যদি বলেন যে ভাইয়া আমার চেহারা সুন্দর না আমার হচ্ছে বান্ধবীরা পড়ছে না কি করব তো সেক্ষেত্রে আমি বলতে পারবো না ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য নেক্সট থেকে সতর্ক থাকবেন তারপর একজন বলেছেন ভাইয়া আর কিছু বলেন নাই অ্যাপসুলেট অ্যান্ড রিলেটিভ সম্পর্কে জানতে চেয়েছেন এই টিউটোরিয়ালটা দেখবেন ভালো করে বারবার রিপিট করবেন ক্লাস হবে আগামী পরশু দিন আবার তো সেক্ষেত্রে আপনি ওইটা দেখে নেবেন আচ্ছা এটা ভালো করে দেখে নেবেন কোনো প্রশ্ন থাকলে গ্রুপে ডিটেল লিখবেন আচ্ছা মাজাহারুল ইসলাম কথা বলতে চেয়েছেন তাকে আমি মাইক দিচ্ছি মাজাহারুল ইসলাম আপনি চাইলে এখন কথা বলতে পারেন আপনার এটা আনমিউট করতে হবে প্রথমে করে আপনি চাইলে কথা বলতে পারেন আচ্ছা আপনি যত ততক্ষণে কথা বলার চেষ্টা করেন আর জাকির হোসেন মিনিমাম হাই ডিটেলসটা একটু বলতে বলেছেন মিনিমাম হাইটে আমরা এখানে দিলাম যাতে আমরা কালো অংশটুকু দেখতে পাই অর্থাৎ যত দূর আমার লাগছে তত দূর আমরা মেজার করে প্যাডিংটা দিতে পারলাম এই জন্য আমরা মিনিমাম হাইটটা দিলাম এখন আমরা চাইলে মিনিমাম হাইটটা কেটে দিতে পারি অর্থাৎ মিনিমাম হাইট দিয়ে আমরা এটাকে মানে এই ক্ষেত্রে আর কি সব ক্ষেত্রে না কিন্তু এই ক্ষেত্রে আমরা মিনিমাম হাইট দিলাম আর মিনিমাম হাইট ব্যবহার হয় যে সর্বনিম্ন এই হাইট থাকা মানে থাকবে আর কি টেমপ্লেটটা ওপেন হলে সর্বনিম্ন এই হাইট থাকবে আচ্ছা মাজারুল ইসলাম এখন পর্যন্ত কথা বলেন নাই তাহলে তার মাইকটা আমি আপাতত অফ করে দিলাম রবিউল রাব্বি আপনাকে আমি মাইক দিচ্ছি হ্যাঁ আপনি চাইলে কথা বলতে পারেন আপনাকে মাইক দেওয়াই আছে আপনি কথা বলতে পারেন জি শুনতে পাচ্ছি বলেন আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি এটা হচ্ছে আমি বলি এটা হচ্ছে আপনার ঠিক এখানে আপনার যখন এই যে কমাটা এরকম হয় তখন এরকম হয় আপনি এডিটরে গিয়ে একটা এরকম দিয়ে দিবেন তাহলে আর চাইনিজ লেখাটা আসবে না অর্থাৎ আপনার মানে এই অ্যাপোস্টিভ এসটা ব্রাউজার অনেক ব্রাউজার ধরতে পারে না সেক্ষেত্রে আপনি গিয়ে আরেকটা মানে দিয়ে দিবেন অ্যাপোস্টিভ এস সেক্ষেত্রে আর প্রবলেম হবে না আচ্ছা ফন্ট বুঝবেন হচ্ছে আচ্ছা হ্যাঁ এটা বুঝবেন হচ্ছে মনে করেন আমি এখানে একটাতে যাই আচ্ছা এখানে এই যে ঠিক এখানে বুঝতে পারবেন regular bold light semi bold এখানে এই চারটা মানে এটা হচ্ছে সাতশো এটা হচ্ছে তিনশো এটা হচ্ছে চারশো এটা হচ্ছে পাঁচশো এক্ষেত্রে বুঝতে পারবেন এটা সিলেক্ট হয়ে থাকবে যেমন আমি একটাতে যাই এখানে যখন ক্লিক করব তখন এখানে বোল্ড হয়ে থাকবে বোল্ড মানে সাতশো বুঝতে পারছেন ওকে ধন্যবাদ আর প্রশ্ন নিতে পারছি না আজকে হ্যাঁ হ্যাঁ এখানে চারশো মানে হচ্ছে নর্মাল বোল্ড হচ্ছে সাতশো লাইট হচ্ছে তিনশো আরও লাইট আছে এক্সট্রা লাইট একশো সেমি বোল্ড হচ্ছে পাঁচশো মনে রাখবেন হ্যাঁ ধন্যবাদ আচ্ছা মাজারুল ইসলাম আবার বলেছেন তাহলে আমরা ক্রস ব্রাউজার সাপোর্টের জন্য এসটিএমএল সাইভ শিপ ইউজ করতে পারি তাহলে তো আর প্রবলেম হবে না আচ্ছা শিপ কিন্তু সব জিনিসের সমাধান করতে পারে না কিছু কিছু জিনিস আপনাকে মানে একদম সুন্দর করে লিখতে হবে শিপটা আপনার হচ্ছে কি করে এই যে আমরা হেডারটা ব্যবহার করলাম ফাইভ যেই ব্রাউজার পড়তে পারে না সেটা কিন্তু এই হেডারটাকেও সে বুঝতে পারবে না তো সেক্ষেত্রে ফাইভ শিবের কাজ হচ্ছে হেডারটাকে এটার পরিবর্তে লেখা ডিপ এছাড়া আর কিছুই করবে না সে অর্থাৎ ফাইভ শিপ দিয়ে অনলি ওই HTML5 ফাইভের কোডগুলো আপনি হচ্ছে ডিভে আকারে নিয়ে নিতে পারেন এই এছাড়া আর কোনো কাজ করবে না সে আচ্ছা নেক্সট ভাইয়া মেনুতে ফোকাস করলে একটা আউটলাইন আসে এটা সলিউশন কি ওকে সলিউশন হচ্ছে আপনি যদি একদম সব ফোকাস তুলে দিতে চান সেক্ষেত্রে এখানে লিখবেন এ এফ ও ফোকাস এখানে লিখবেন আউটলাইন নাম অর্থাৎ আউটলাইন হবে না এখানে তাহলে আপনার দেখবেন যে এখন যেমন মানে এই যে এখন এখানে ফোকাস করছে একটা বর্ডার চলে আসছে এবার আমি যদি রিফ্রেশ করি সেক্ষেত্রে আমার কিন্তু কোনো এখানে ফোকাস হবে না আচ্ছা এখানে আমার ভুল হয়েছে কিনা কোথাও আউটলাইন নাম এ ফোকাস আচ্ছা একটু দেখে আসি আবার রিফ্রেশ দেই আচ্ছা আমি আবার দেখে আসি আউটলাইন এটা থাকার কথা না আচ্ছা এখানে হ্যাঁ এই যে এ ফোকাস আচ্ছা এটা আবার নেই কোনো একটা কারণে এখানে পাইনি ও আচ্ছা সরি আমি ভুল জায়গায় লোগোর মধ্যে লিখে ফেলেছি এই জন্য তাই তো বলি হবে না এ ফোকাস আউটলাইন নাম অর্থাৎ এবার কিন্তু আপনার আউটলাইনটা আসবে না অর্থাৎ এখন এই যে এই যে আসছে না ঠিক আছে এটা করবেন ওকে আচ্ছা নেক্সট বিফোর আফটার এই বিষয়ে আরেকবার ক্লিয়ার করবেন আরেকবার টিউটোরিয়ালটা দেখে নিন ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা আমি আপনি কথা বলতে চান আপনাকে সুযোগ দিয়েছি বা লোগো বিফোর আফটারটা আচ্ছা আরেকবার টিউটোরিয়ালটা দেখে নেবেন কথা বলতে চান সাইফুল তো আজকে আমাদের সময় এখানে শেষ কথা বলতে চান কিন্তু আজকে আর সুযোগ দিতে পারছি না ধন্যবাদ সবাইকে আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ